তো আমরা হয়তো আজকে আমাদের গানের যে পুরো লাইন আপটা আছে এখানে মানে বৈশাখের গান স্পেসিফিক আমরা করিনি ওইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা গানই বৈশাখ তো আমি আমরা চাইবো আমরা চাই যেভাবে আমরা আমাদের গানকে সাজিয়েছি যেভাবে আমাদের গানকে আমরা দেখি আপনারাও শ্রোতা হিসাবে সেভাবে শুনবেন দেখবেন আমাদের চেষ্টাগুলো তো থাকুন সাথে গরম সবারই লাগছে ভালো লাগবে নিশ্চয়ই পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা you. এত ভালোবাসা কখনো কেউ দেখা না thank you thank you thank you love you love you guys আমাদের খুব পছন্দের একটা গান সবাই গাবো একসাথে আমার হার কালা করলাম রে What change. বাগান oh আমি আসলে জানতাম না যে আমার গান মানুষজন শোনে thank you thanks love you guys খ্যাপা শুরু করছি oh একসাথে ট্র্যাক করবে ট্র্যাক করবে